আমার মোবাইল করতে দিয়ে গেল তুই আমার মোবাইল কি জন্য Querido. একদম কথা কবে না ভিড়ে মারে কি মানে কোনো কথাই কবি না তোরা আমি ভিড়ে মোবাইল তুই পুষাত তুই একদম পুষাত তুই কোনো কথাই কবি না তোরা তুই আমার সারবি স্যার তোরে সারব না আমি আমি তোরে সারব না একদম ইল্লে থাকবি না আর স্যার না না তুই এরকম থাকবি রে ভাই মতো বাজি রাখছেন আরে ভাই আর ঠিক আছে এখন আমারে বাজে ঠিক আছে কি হইছে কি সমস্যা এটা অনেক বড় কথা এটা বলা যাবে অনেক বড় ভাই একটু ঘটনাটা হলে তো শুনতে হয় আরে আপনাকে একটা আবুল বিড়ি খাওয়াবো আমার আচ্ছা, আচ্ছা, আচ্ছা, সমস্যা নাই আপনাকে আচ্ছা তাহলে শুনে ঠিক আছে আচ্ছা, আর কি আছে এই আর কি লাগবো তো কি লাগবো মোবাইল দে মোবাইল দে মোবাইল দে আর কি আছে বাইর কর বা বাহ মিলন না দিনে দুপুরে চিন্তা গাড়ি করতেছে বন্ধুদের মান সম্মান কে ফেলবে তুই এগুলা কি করার দিনে দুপুরে মান কি করে কি করেন কি করে দিনের দুপুরে আমাদের বন্ধুদের মান সম্মান দেখে আরে মানে আচ্ছা দাম বাবা কি গেমে ছাড়া আর কিছু বুঝবো না গেমে চলে দোস্ত দেখ পনেরো হাজার টাকা মোবাইল এলাম তুই কালি সারাদিন গেম খেলিস হ্যাঁ ভাই হাজার টাকাতে লইছি এখন আর আমার মালটা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমার মালটা ভাই ভাই এটা একটা কাজ হলো ভাই আসলে আর লাগবে না কথা কেমন তোর লাগে কিরে দোস কি অবস্থা দোস কি অবস্থা সাথে কথা কথা হ্যাঁ ভাই আমার জন্য তোমার হ্যাঁ টিকবে তোর গার্লফ্রেন্ড তোর অনেক বছর ধরে ভাই তুই আসা লাগে বুঝছস তখন কি করছিস জানাস আমি আমি কি করছি তুই লাগারে না তুই আসলে লাগি বেটা যা রে দোস্ত দোস্ত আরে বেটার কইছ না আমার ফেসবুক আমার তো ফলোয়ার হয়ে 5000 ফলোয়ার হয়ে গেছে তো 5000 ফলোয়ার হয়ে গেছে আর আমগো ফেসবুকে ঢুকলে কাল্লা আজকে বাইরে যেতে পাঁচ হাজার তো এক ফলোয়ার হয় না দেখছো সাইকেল কয়টাই দিছে দেখছো সত্যি বড় অনেক হ্যাঁ, অনেক আইবি তোর অনেক হইব এক কোটি দুগুণে হয়ে যাবো তোর অনেক কোটি দুগুণে দোয়া করাস দোয়া করাস আমি একটু আড়ি আই কেন আচ্ছা। দোস্ত এটা কি হয়েছে দেখ ফেসবুক তো আনডিউটিড হয়ে গেছে দেখছ

আমি যাই আসলে একটা লাগে ভাই আপনি অনেক ভালো ভাই ভাই আপনি অনেক সুন্দর অনেক ভালো দাদা ভাই কেউ নাই আমি একলা এলাম হ্যাঁ কারো তো দেখতেছি না সবাই কই গেল কি মার খাবে ইয়ারে সবাই আইলো আনলাকি কই আসলে ছেলেটা হঠাৎ করে